এই অ্যাটলান্টিক নিয়ে একটা প্যারাগ্রাফ লেখা তো অসম্ভব এটা জীবনেও লেখা যাবে আরে সহজভাবে চিন্তা করে লেখ সহজভাবে লিখিতে আমায় সহজে সহজভাবে যায় না লেখা সহজে আমরা না রবি ঠাকুর বলেছেন এই কথা আচ্ছা আমরা যদি এসে প্যারাগ্রাফ লেটার মুখস্থ করে লিখি সেটাকে কি ক্রিয়েটিভ রাইটিং বলা যায় না এই প্রথম টেসল নিয়ে এলো ব্রেইন স্টর্মিং পদ্ধতিতে ক্রিয়েটিভ রাইটিং কোর্স এবং সাথে প্রয়োজনীয় গ্রামার আমাদের এই কোর্সটি স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং জব সিকারদের জন্য স্পেশালি ডিজাইন করা আছে ভর্তি সংক্রান্ত বিস্তারিত আছে আমাদের ভিডিওর উপরে ক্যাপশানে অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন zero one three double two eight zero five nine five nine অথবা zero one eight one zero one double two triple zero এই নাম্বারটিতে